نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد جبان كل برنا أعوذ بالله الله الرحمن الرحيم وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য করোনা আলিমুল গায়েব তুমি মালিক রপানা আলিমুল গায়েব তুমি মালিক রপানা বালা বালা ওলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خلفاء رشيدار সোনালি দিন কেন যে ফিরে আর আসে ভুলে হাসে না দড়ির আসনে বসেও হারাতে কোনদিন আর কি হবে না খোলাফিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না চারিদিকে শনি শুধু হাহাকার অন্যায় জুলুমার বিচার এই শোষণের কি অবসান কোনদিন আর কি হবে না মাঝে ফিরে আর আসে সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে ঘুষে না নামাজ একটা এবাদত আমরা জানি নামাজের ভেতরে এদিক ওদিকে তাকানো যায় না কথা বলা যায় না গল্প করা যায় না চাই এমনকি এদিক ওদিকে মন চলে গেলেও আর নামাজ হয় না নামাজ ভাঙ্গার কারণ যে অনিষ্ঠা তার ভেতরে একটা আমলে কাছে করা তার মানে নামাজে দাঁড়িয়ে যদি মন এদিক ওদিকে চলে যায় আপনার নামাজ শেষ তাহলে এটাও যদি এবাদত হয় মন এদিকে ওদিকে গেলে এদিক ওদিকে তাকালে গল্প করলে এবাদত থাকবে কথা বোঝেন আমার বোঝেন না আমরা আলোচনা করার আগে পড়েছি কেন পড়লাম পৃথিবীতে এমন কোনো এবাদত নেই যে এবাদতে আউজ বিল্লা না পড়লে গোনা হবে বা এবাদত হবে না এমন কোনো কথা করার হাদিসে আমি পাই কিন্তু কোরআন পড়ার আগে যদি কেউ আউজ বিল্লাহ না পড়ে তার কবিরা গোনা হবে বলেন যখন কোরআন পড়বে তখন আগে আউযু পড়ো কারণ পৃথিবীর কোন আবাদতে শয়তান মানুষকে এত ধোকা দেয় না কোরআন পড়তে আসলে যত ধোকা দেয় আউজো বাবে নাসারা অ্যান্সর থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে আপনি আত্মরক্ষা করলেন শয়তান থেকে আল্লাহর কাছে এখন আউজুবিল্লাহ পড়ার পরেও যদি কেউ মোনাজাতের আগে চলে যায় বুঝতে হবে ওর শয়তান এখনো ওরে দখল করে রেখেছে এবার দেখেন কেউ আশা করছি উঠবে চলাফেরা একটু বন্ধ করেন আমরা গতানুগতিক বা ওই বাপদাদার কিচ্ছা কাহিনী বলি না আমি যতটুকু পারি পারানি কারিমের গবেষণামূলক বিষয়গুলো তুলে আনার চেষ্টা করি আল্লাহ যেন আমাকে বোঝানোর আর আপনাদের সহজভাবে বোঝার তাও ফিরতেন এই অনুষ্ঠানে করান আছে এই জন্য এর মূল্য মর্যাদা এত বেশি এর শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে যত পা যত কদম হেঁটে এসেছেন প্রত্যেকটি কদমে সাহ হয়েছে কোরআনের কারণে নাকি আবেদ হামসার কারণে মেলটন ভার কারণে এখানে করা না থাকলে আমির হামজা মেরিটনের জন্য কেউ আসত আসতে করান শরীফ আছে এই জন্য যারা আসলেন খুশি ভাই বলেন আলহামদুলিল্লাহ দেড় হাজার বছর আগে বিশ্বনবী জানিয়েছেন মানিত্তা বাহাল হোদা বেকয়ের কোরআন আদল্লাহ হাদিস একটু খেয়াল করে শুনেন কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়েতেও যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেয় না আপনি বলছেন আন্দাজ বুঝেছেন কি বলবো অন্তত সাধারণ মানুষের তো একবারে বোঝা সম্ভব না আলিম লাগবে এখানে এত চলাফেরা করে কেন হ্যাঁ মোবাইল কার ভাই বন্ধ করে রাখেন ভাই এক দেড় ঘন্টার সময় আমি চাচ্ছি এক দেড় ঘন্টা খুব বেশি না আপনি পাঁচ মিনিট একটু ডিস্টার্ব হয়ে থাকবেন দুই ঘন্টা লাগবে যদি নদীর দল্লা শব্দ দিতেন দল্লা বলল কায়দা তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গমরা করে ফেলেছেন শব্দের বাংলা অর্থ দাঁড়াবে এটা বাবে থেকে আসার কারণে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন জায়গায় কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে এই মাহফিলে আমরা যারা ভালো হওয়ার নিয়তে এসেছি এখানে কোরআন আছে কোরআনের কর্মসূচি গুলো বলা হবে তাহলে কোরআন আপনাকে হেদায়তের পথ দেখাবে কিন্তু এখানে যদি কোরআন না থাকতো আর আপনি যদি ভালো হওয়ার নিয়তে আসতে যেহেতু কোরআন শরীফ ছিল না অন্য জায়গায় আপনি গিয়েছেন এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দিত হেদায়ত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার আরো জোরে বলা লাগবে উনি যদি বলে আমি তোকে গমরা বানিয়ে দেব যেখানে করার নেই ওখানে যদি কেউ যায় এই হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ এদেশে প্রায় এখন আটচল্লিশ হাজারের উপরে এটা রংপুর বিভাগ না আমি যতটুকু জানি বাংলাদেশ সম্পর্কে রংপুর বিভাগের মানুষগুলো ইসলাম মানে আপে দিয়ে পাগল এই যে লালনের মাজারে যারা যায় বেশিরভাগ মানুষ দিনাজপুর পঞ্চগড়ে ভরে চলে যাচ্ছে তার ছেলে মেয়ে মেয়ে সঙ্গে করে নিয়ে যাচ্ছে অনেকে বউ নিয়ে যায় এখানে কিন্তু খারাপ নিয়তে কেউ যায় না কুষ্টিয়ার লালনের মাঝারে যারা যায় ভালো হওয়ার নিয়তে যায় কিন্তু ফলটা উল্টা হয় কেন আগে গাঁজা খেত না ওখানে যাওয়ার পরে গাঁজা খাচ্ছে আগে বিড়ি খেত না এখন বিড়ি খাওয়া আরম্ভ করেছে এর কারণটা কি লালনের মাজার থেকে আমার বাড়ি মাত্র পাঁচ মিনিটের পর আমি দেখেছি সারা বাংলাদেশ করি আপনি অতটুকু গাঁজা পাবেন না ওখানে যত মন মন গাঁজা পাওয়া যায় সফল হওয়ার জন্য কর্মসূচি দিয়েছিলেন আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসার فاجتنبوه لعلكم تفلحون আল্লাহ তাআলা বলেন ইমানের দাবি করো যদি বলো আল্লাহ আমি ইমান এনেছি তাহলে তোমাদের উপরে আমি কমপক্ষে চারটা কাজ আরাম করে দিলাম এক নম্বরে মদ খাওয়া দুই নম্বরে জোয়া খেলা তিন নম্বরে লটারি কাটা চার নম্বরে মূর্তি পূজা করা এই আমি আল্লাহ শুধু হারাম করলাম এতটুকু না এগুলো শয়তানের ঘৃণিত কাজ আর বাংলাদেশ মুসলমান যারা আছে তাদেরকে বলছি এই চারটা কথা বলার পরে আল্লাহ আমাদের সাইতন বলতে পারতেন সংসার শব্দ মাঝখানে দিলেন কেন মফাসেন লিখেছেন এই যে চারটা কাজের কথা আল্লাহ বলার পরে জোয়া লটারি আর মূর্তি পোষা এগুলো শয়তান পর্যন্ত ঘৃণা করে এটা শয়তান পর্যন্ত ঘৃণা করে আল্লাহ জানিয়ে দিলেন অথচ বাংলার অনেক মুসলমান জোয়া খেলে যদিও এলাকায় নেই আছে মানে একশো আশি মাইল বেড়েছে আমার কথা হয়তো জানি না শরীর যদি চালান সারা বাংলাদেশের দিনাজপুর ফার্স্ট হবে জোয়াই জোয়ান শুধু টাকা পয়সা দিয়ে খেলা না ক্যাসিনো নাই কিছুদিন আগে আবিষ্কার হওয়ার পরে আপনি বুঝে ফেলেছেন এই ক্যাসিনো এ জেলায় অনেক আগে চলছে বিশেষ করে জমি জায়গা দিয়ে এই যে টাকা পয়সা দিয়ে যারা জমি জায়গা রাখে আমি সুজন ভাইয়ের কাছে এক লক্ষ টাকা দিলাম এক বিঘা জমি নিলাম কতদিন মনে করেন পাঁচ বছরের জন্য যতদিন আমি কাজ করে খাবো টাকা ওনার আর ফেরত দেওয়া লাগবে না যখন ওই টাকা ফেরত পাবে জমি ফেরত পাবে কি বলে সিস্টেম বন্ধ যায় এটা মায়ের সাথে জেনা করার গণা তো তো নাউজুবিল্লাহ বলে শেষ করে দিলে হবে কারা করেন হাত তুলে দেখান তো মানে এটা যদি ছেড়ে দিতে না চান বা ছেড়ে দেওয়া যদি সম্ভব না হয় আমি এটা সাইজ করার পদ্ধতি বলছি কারণ অনেকে আছে হুজুর আপনি যে কোনো কায়দায় সাইজ করে দিন শামসুল হক ফরিদপুরের কাছে কিছু লোক এসে বলছে হুজুর আমাদের এই এক গ্রাম মদ ছিল এই গ্রাম মদের ভেতরে একটা ইন্দোর করে বসে বসে খেতে এখন এই মদ কি খাবো না খেলে অনেক বলছে না এ মদ হারাম ইন্দোর পড়িস পয়সে গিয়েছ পেটে গলে গিয়েছ ও মদ খাওয়া যাবে না ফেলে দাও চিন্তা করছে এত টাকার মদ সব ফেলে দেবো এক গ্রাম্য হুজুর কিছু জানে না তেমন তার কাছে গিয়ে বলছে আপনি তো জোব্বা গাই দেন একটা ফতোয়া দিয়ে একটা উপকার করেন কি ফতোয়া আমাদের এই মদের ভেতরে একটা হিন্দুর পরিচিত তো ছোটই এখন এই মদ আমাদের জন্য জায়েজ না হারা চিন্তা করছে মদ এমনি হারা এরপর আবার হিন্দুর পুলিশ ওরা আবার জায়েজ করবে ও বলছে দেখো ওই হিন্দুরটা তুই যে ফেলে যা ডাক দিয়ে নিয়ে আসো রে জিজ্ঞাসা করেছে বেটা তুই মদ জায়েজ করলি কোনায়ের দিয়ে আচ্ছা হুজুর মদ খাওয়া কি আচ্ছা হারাম মদের ভেতরে ইন্দুর পড়েছে পয়সে গইলে ফেটে গিয়েছে ও তো আরো হারাম ও হারাম এরা হারাম খাবে ওর জন্য ওর ফটো আঁকি ও তো চলে আমি হাসির করাকে সেটা এখান থেকে শিক্ষা নিয়ে এসেছি অনেকে ধান্দায় আছে আমি মাসলা বললেও মনে করবে না কোনো কায়দায় জায়েজ করা যায় কিনা এই যে বললাম যারা এই পট বন্ধক রেখে কাজ করে খাচ্ছে মায়ের সাথে জেনা করার গোনা হবে আমি মনে হয় হাদিস বানালাম নাকি বানালাম দেড় হাজার বছর আগে নবীকে এটা জানিয়েছে হয়তো একটা সিস্টেম পাল্টিয়েছে আমি শিক্ষা দিচ্ছিলাম হাদিসের কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায় ওকে খারাপ বানাবে কে আজকের এই ময়দানে এই লক্ষাধিক মানুষ সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যেখানে নেই আমি ওখানে যাব না ওটা যদি আমার বাবার গর্বারও হয় আমি যাব না কারণ আমি যদি ওখানে যাই আমাকে খারাপ বানাবে কে দেশে হাজারো পীরের দরবারে দেখতে পাচ্ছে যেখানে কোরআনের নিয়ম চলে না শুধু বাবার নিয়ম চলে ওখানে মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়তে যায় আগে আল্লাহকে শেষদা দিত না নামাজ পড়তো না এক গোনা করতো এখন পীরের দরবারে মুরিদ হয়ে কবরে পীরের পায়ে শেষদা দেখছে ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে কি বুঝলেন এখান থেকে যেখানে কোরআন নেই সেখানে গেলে আপনি নিজে খারাপ হবেন তা না আল্লাহ আপনাকে খারাপ বানাবে আপনি কথার ওজন বুঝেছেন এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে যেখানে নেই আমি ওখানে যাব না যারা পারবেন তারা হাত তোলেন এইটা যদি ঠিক হয় বাংলাদেশে ইসলাম কায়েম হবে তো একচল্লিশ সাল না একচল্লিশ ঘন্টা লাগবে করান নেই যাব না এদেশে হাজারো দল আছে যে দলে কোরআন চলে না হ্যাঁ, কথা বলেন না কেন মুখের কথা যেন অমরের মুখের কথার মতো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আমার তো মনে হচ্ছে একটা বাংলাদেশে এখন দেখে দেখে আল্লাহ করছে হ্যাঁ কথা দেড় হাজার বছর আগে এখন মনে হচ্ছে বাংলাদেশ দেখে দেখে নাজিল হচ্ছে কারণ এরকম চরিত্রের মানুষ দেশে এখন আসে না নেই কোরআন শরীফ গুলিয়ে খাওয়াবেন না আমার বাবা বলিস তাই তোর বাবা বড় হয়ে গেল যে আজটা একটু গবেষণা কর এখান থেকে যে তথ্যটা আমি পেয়েছি এবার শোনেন হ্যাঁ আমার গবেষণা ভুল হতে পারে কিন্তু আপনার মেধা যদি আরো বড় থাকে সাত থাকে আপনি আরো গবেষণা করেন কোরআন তো পড়ার জন্য শুধু আল্লাহ দেয়নি আল্লাহ বলেন কোরআন কি হয়েছে তোদের কেন কোরআন নিয়ে গবেষণা করিস না এদেশে লালনের জীবনী নিয়ে গবেষণা হয় রবি ঠাকুরের জীবনী নিয়ে গবেষণা হয় অথচ কোরআনে কারিম আমাদের গাইডলাইন এইটার একটা আয়াত নিয়ে গবেষণাগার দেশে নেই আমি আয়াত পড়ে দলিল দিচ্ছিলাম একটু দেখান নিশ্চয় এটা সম্মানিত করান ফি কিতাবিন সুরক্ষিত কিতাবে সংরক্ষিত করা আছে মাকনুন শব্দের দুইটা অর্থ হয় মাকনুন মানে হাতের স্পর্শ ছাড়া কি বললাম হ্যাঁ, কথা শুনতেছে হাতের স্পর্শ ছাড়া দুইটা জায়গা আমরা এখন দেখতে পাচ্ছি একটা মায়ের পেট আর একটা লাউহে মাহফুজ আমি কি বানিয়ে বলছে নাকি ঠিক আছে অন্তত যারা জ্ঞানী মানুষ আছে তাদের তো বোঝার কথা দুইটা জায়গা মাকনুন একটা মায়ের পেট যেখানে সন্তান থাকে হাতের স্পর্শ আছে বলেন না কেন আর একটা কোরআন শরীফদার মায়ের পেটে থাকে না থাকে কোথায় এতটুকু কমন সেন্স আপনার নেই শুধু উল্টা বোঝে লাউহে মাহফুজে যদি কোরআন থাকে এরপরে তো আয়াত লা এই ওর মারজা লাউহে মাহফুজ ইল্লাল মুতাহহারুন পবিত্র ফেরেশতারা ছাড়া কেউ উহা স্পর্শ করে না তানজিলুম মির রাব্বিল আলামিন মহান আল্লাহর পক্ষ থেকে এটা নাজিল করা হয়েছে এই আয়াতের ভেতরে কি কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে না এবার আসেন শাব্দিক অর্থের দিকে একটু খেয়াল করি এখানে মোকাহারুন শব্দের অর্থ দুইটা এক নম্বরে মোকাহারুন মানে পবিত্র দুই নম্বরে মোকাহারুন মানে নিষ্পাপ আপনি ডিকশনারি খুলে দেখবেন এই দুইটা অর্থ লেখা আছে এক নম্বরে নিষ্পাপ দুই নম্বরে একটা আপনি জবাব দিতে পারেন না ঘুমাচ্ছেন অর্থ কয়টা আরো জোরে বলেন এক নম্বরে নিষ্পাপ দুই নম্বরে তারা আমরা জানি নিষ্পাপ আর আর একদিকে তাহলে তাদের কোথায় আর আপনি কাঁদছেন কোথায় লাউহে মাহফুজের এই কোরআন পবিত্র নিষ্পাপ ফেরেস্তারা ছাড়া কেউ স্পর্শ করে না এই কথা আল্লাহ জানিয়েছেন আর আপনি দুনিয়ায় আয়াত ব্যাখ্যা করে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দিলেন নবীজির হাদিসগুলো এই আয়াতগুলো একটু গবেষণার দৃষ্টি দেন অনেক উল্টা পাল্টা ধারণা পাল্টিয়ে যাবে হিংসা কি আল্লাহ নবী পাঠানোর চার লোক পায়নি তোমার মতো গরিব মানুষ পাঠিয়েছে এখানে যারা সত্যকে সত্য জানার আমি কোরআনের আয়াত বলেছি হাদিস বলেছি এরপরে বিজ্ঞান ভিত্তিক বাস্তবের যে উদাহরণ এটা বলেছি আপনি যদি খণ্ডন করতে পারেন তাহলে বসেন খণ্ডন না করতে পেরে সত্যকে সত্য জানার পরেও যারা গার জোরে হিংসা করে অহংকার করে মানতে চায় না ওরাও এক প্রকার ইহুদি খ্রিস্টানদের মতো আপনি নিজে নামাজ পড়ে আসলেন নিজের বর দোয়া আবার নিজের গায়ে না লাগে আপনি টের পেয়েছেন আশা করছে আপনি উগ্র হবেন না যদি কোন জায়গায় বসতে চান বসে কোরআনের আয়াত আমি যেটা বলেছি যদি ভুল ব্যাখ্যা করি তাহলে আসল ব্যাখ্যা আপনি বলেন আর আমার যতটুকু ধারণা এভাবে ব্যাখ্যা না করার কারণে এই যে লরেন বৌত এই মেয়েটা কিন্তু মুসলমান হয়েছে পরে তিন বছর একাধারে পড়া করান শরীফ তিপ্পান্ন বার পড়েছে কয় বছর তিন বছর তিপ্পান্ন বারে লাল দাগ দিয়েছে লাল দাগ দিয়েছে যেখানে ভুল মনে হয়েছে ওই জায়গায় মুসলমান হওয়ার পরে খ্রিস্টান যারা সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি নিজে জাতিতে একজন খ্রিস্টান কেন মুসলমান হয়ে যাচ্ছে ওরা তো উগ্র ওরা তো ফান্ডামেন্টাল ওরা সন্ত্রাসী ওরা জঙ্গি লরেন বোদ্দাক দিয়ে বলে দেখো সোরা কোরআন সয় আমি শুধু মুসলমানদের চরিত্র দেখে মুসলমান হয়নি আমি মুসলমান হয়েছি কোরআন দেখে আমি তিপ্পান্ন বার কোরআন শরীফ পড়েছি তাও আনাকুম সানাকুম পড়িনি বোঝার পরে একেবারে পড়ার মতো পড়েছি প্রত্যেকটা আয়াত বোঝার মতো পড়তে পড়তে আমি তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছি তিপ্পান্ন জায়গায় লাল দাগ দেওয়ার পরে মনে করলাম যে যাক একটা ভুল ধরা পড়েছে সকালবেলা সংবাদ সম্মেলন করে জানাবো যে দুনিয়ায় মুসলমানদের কোরআনে জানতাম ভুল নেই এখন থেকে ভুল পাওয়া গেল আল্লাহ কি সারা আমি সে ভুল ধরি দেখি তার পরের আয়াতে পরের সোনাতে আল্লাহ ওই আয়াতের জবাব দেড় হাজার বছর আগে দিয়ে দিয়েছে আমার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেল আমি আর ধর্মে থাকতে চাই না এই জন্য আমি আজকে মুসলমান হয়ে গেলাম বাংলার মুসলমানের আমার সময় তেহরান বিমানবন্দরে যদি মুসলমান কোরআন শরীফ তার হাতে তুলে না দিয়ে দুনিয়ার কোন বই তুলে দিত আমার তো যতটুকু ধারণা মুসলমান হওয়ার মধ্যে কথা আরো বিগড়িয়ে যেত এবার আসলে একটা বিজ্ঞান ভিত্তিক উদাহরণ দিচ্ছি এই ভাইয়ের বয়স মনে করেন ষাট বছর ষাট বছরে অজু অবস্থায় খুব বেশি চেষ্টা করলেও থাকতে পারবে বিশ বছর আর চল্লিশ বছর একাধারে করে রাখা সম্ভব আপনি গড় হিসাব করলে ষাট বছরে সর্বোচ্চ আপনি বিশ বছর অজু করে থাকতে পারেন আর ষাট বছরে চল্লিশ বছর পারবেন না আপনি চেষ্টা করতে পারবেন না কারণ শরীর তো এখন হচ্ছে এখন এখন ওনার জীবনের গাইডলাইন কি যায় কোরআনের কাছে আসতে গেলে আল্লাহ জানে কোরআন পড়ার আগে শয়তান থেকে আত্মরক্ষা করা এটা ওয়াজিব বানিয়ে দিয়েছেন জবান খুলে কোরআনের আয়াত থেকে তাফসীর শুনতে হলে আগে শয়তান থেকে আত্মরক্ষা করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يا সোরা আনফাল কোন সোরা নফলের বহু বচন আনফাল পঁচাত্তরটা আয়াত আছে ছয়টা রুকু আছে আমরা পড়েছি একটা মাত্র আয়াত আয়াতের সংখ্যা সাতাশ কত তিন নাম্বার রুকুতে আছে এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় আলোচনা হচ্ছে কোন সোরা থেকে জবান খুলে বলে আরো জোরে বলে আয়াত কয়টা পঁচাত্তরটা আমরা যে আয়াত থেকে আলোচনা আজকে করব আয়াতের সংখ্যা কত আল্লাহ তালা বলেন ওহে যারা ইমানের দাবি করো এখানে কিন্তু আল্লাহ কোন বেঈমানকে ডাকেননি ঠিক আছে ডাক দিয়েছেন কাকে এখানে কোন বেঈমান আছেন হ্যাঁ? আপনার যে ইমান আছে আপনি টের পাবেন কি করে হাদিস এই একটু ওঠা উঠি বেশি হচ্ছে কারা কি চাঁদ তারা পেয়েছে নাকি করছে কারা এরা শুধু বা পায়খানা বাদ আর খাওয়ার যদি খুব জরুরি হয় তাছাড়া উঠতে মানে এলাকায় আমি জানি খুব বেশি হলেও পায়খানার ছাড়া কেউ বাইরে যাবেন না আপনার কাছে আমি মাপ চাই আর বিড়ি খেতে যদি জানো খাইয়া আসবেন তো আপনার ইমান আছে কি না এটা পরীক্ষা করার জন্য একটা যন্ত্র নবীজি দিয়েছেন আল্লাহর নবীর কাছে সাহাবি এসে বলে হে হে নবী আমার ইমান আছে আমি টের পাব কি করে নবীজি বললেন দেখো যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর তোমার মন্দ কাজগুলো তোমাকে কষ্ট দেয় তখন বুঝবে তোমার ইমান আছে ভালো কাজ কি সবার কাছে ভালো লাগে হ্যাঁ কথা বুঝে বলেন ভালো কাজ সবার কাছে ভালো লাগে কাজ সবার কাছে মন্দ লাগে না রাজার ইমান আছে কিনা আপনি টের পাচ্ছেন এবার আসেন ইমান আনার আগে একটা পদ্ধতি ফামাইয়াকে ফরবে তাগুতি ওয়ায়ুকুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা انفصام لها والله سميع عليم সরাই বাকারা তিন নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইনে দুইশো ছাপ্পান্ন নম্বর আগে শেষের দিকে আছে আল্লাহ তালা বলেন কেউ যদি ইমান আনতে চাই প্রথম নম্বরে শর্ত তাকে দিলাম সে যেন তগুত ছেড়ে দেয় কি ছাড়ে তগুত কি কত টাকা দাম কোথায় কিনতে পাওয়া যায় নাকি তগতটি অনেকেই জানে না আন্দাজে ইমানের দাবি করে বসে আছে হবে না আগে তগত জানা লাগবে আপনাকে কারণ তগত যদি আপনি না ছাড়েন তাহলে আপনার ইমানের কোনো দাম আল্লাহর কাছে নেই ইমান আনে তার ইমানটা মজবুত হবে কোনোদিন ওই ইমান ছিঁড়ে যাবে না তাহলে তগতের সাথে পরিচয় হওয়ার দরকার আছে না নেই এবার আপনি যদি এটা পরিচয় হয়ে মিলাতে পারেন বুঝবেন আপনার ইমান আছে এবার শোনেন কেউ যদি ইমান আনতে চায় শর্ত দিচ্ছেন আল্লাহ তগুত ছেড়ে দেওয়া লাগবে তগুত কি মা মানা তগুত লগাতার সারহান আমি তাফসিরের ভেতরে তগুতের অর্থ পেয়েছি চারটা একটা বলছি তগদ বলা হয় ওই শক্তিকে যে নিজে আল্লাহর আইন বিধান মানে না অন্য কেউ মানবে মানতেও দেয় না এই তাগুদ বাংলাদেশে এখন নেই দিনাজপুরে নেই কুষ্টিয়াতে আছে সরকার এমন একজন দায়িত্বশীলকে কুষ্টিয়ায় পাঠিয়েছে সব ভালো লাগে এক মাস ধরে যাত্রা চলছে পাহারা দেয় পুলিশ দিয়ে আরো নিজে অনুষ্ঠানে যে প্রধান অতিথি হয় অসুবিধা নেই কিন্তু কোরআনের অনুষ্ঠান যেখানেই হয় আগে একশো চুয়াল্লিশ ধারা জারি করে বন্ধ করে দেয় নিজে তো করেই না এগুলো আরো কেউ করলে বন্ধ করে কোন হিন্দু যদি এটা করতো আমি আফসোস করতাম না নাম মুসলমানের নাম আমি নাম নাই নিলাম তাহলে তগত বলা হয় ওই শক্তিকে যে আল্লাহর আইন নিজে মানে না আল্লাহর বিধান মানে না অন্য কেউ মানবে মানতেও দেয় না এই তগতের সাথে যাদের সম্পর্ক আছে ওর ইমান এখনো কবুল হয়নি সুতরাং রকম লোক যদি এখানেও থাকে আপনি চলে যান আপনার রাগ হবে কারণ ইমানদারের জন্য আজকের আয়াত কোন বেইমানের জন্য না আজকে আলোচনার বিষয় হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয় আমানা কি বললাম নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা ফরজ হজ করা যেমন টাকা থাকলে ফরজ সম্পদ থাকলে জাকাত দেওয়া যেমন ফরজ মমিন জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় আমানতের দায়িত্ব পালন করা ফরজ আরো আসতে পারে এটা যদি কেউ পালন না করে ও মুনাফিক হয়ে মরবে আর হয়ে মরলে জাহান নামের উপরে আল্লাহ রাখবে না জাহান নামের একেবারে নিচে দেবে একশো চল্লিশ নাম্বার আয়াত এই খেয়াল করেন আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ মোনাফিক আর কাফেরদেরকে জাহান নামের ভেতরে একত্রিত করব আগে মোনাফিক না কাফের চিন্তা করেছেন আল্লাহ বক্তব্য সিরিয়াল আগে মোনাফিক এরপরে তার মানে আল্লাহর কাছে কাফের চাইতেও মোনাফিক নিকৃষ্ট আমানতের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যদি কেউ পালন না করে ও মারা যাবে যতই নামাজ পড়ুন চোখ পাকাই কি হয়ে আপনি মরতে চান মমিন জীবনের এই অবিচ্ছেদ্য অংশ গুরুত্বপূর্ণ একটা বিষয় আমানত আল্লাহর নবী জানিয়েছেন কেয়ামতের আগের দৃশ্যগুলো এমন হবে আমানত দাঁড়ল পাওয়া যাবে না যদি একটা পাওয়া যায় এলাকায় একজন আমানত দাঁড় লোক আছে মানুষ খোঁজ করে বেড়াবে আমার মনে হয় সেই সময় এসে গেছে আমানত কত বড় গুরুত্ব নবী নিজে জীবন দিয়ে দেখালেন ওই জামানায় যে জামানায় আমানতের গুরুত্ব মানুষের কাছে ছিল না অথচ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ নিজে তার জীবনে আমানত দেখালেন আমি তাফসির থেকে আমানত শব্দের ব্যাখ্যা দিয়ে আমানত বহু বছর বিবেচিত আল্লাহর বান্দা হিসেবে যারা বাচ্চা বিবেচিত তাদেরকে আমি আল্লাহ আদেশ দিলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইয়াহুদি এরা কি আল্লাহর বান্দা না এলাকায় যারা অন্য ধর্মের আছেন তাদের জন্য এই আয়াতটা আল্লাহ বরং অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে ওরাও কিন্তু আমাদের আল্লাহকে মানে কিন্তু শিরিকের মাধ্যমে মানে একথা বলছে না বিপদে যখন পরে দেখবেন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে না সেই ধর্মের লোকই হোক না কেন আমি নিজে পরীক্ষিত হিন্দুদের বরিশালে যখন পড়তাম ঝড় উঠেছে নৌকায় যাচ্ছি আমরা বাসার জন্য বলছি লাইলাহা ইল্লাল্লাহ হিন্দু দাদা আর দাদি দুইজন বলছে লাইলা লাইলা কি দাদা আপনার মনে হচ্ছে অন্য ধর্মের আপনি লাইলা পড়েন আচ্ছা, দেখো যে ঝড় উঠেছে ও কালী দুর্গা দিয়ে কাজ না ঝড় থেকে বাঁচতে হলে এখন আল্লাহ লাগবে ওরাও মানে যে একজন আছে আসল আর বাকিগুলো এগুলো আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম ওদের আপনি জিজ্ঞাসা করবেন কেমন পূজা করো ওই সময় নবীজি জিজ্ঞাসা করেছিলেন কাফেরেরা কেন এদের পূজা করো ওরা বলতো এদের পূজা করি এই মূর্তি পূজা কাফেররা যারা জবাব দিয়েছে কাবা ঘরের ভেতরে তিনশো ষাটটা এমনি এমনি রাখি নাই আল্লাহর কাছে সরাসরি যাওয়া যাবে না এদের মাধ্যম ধরে আল্লাহর কাছে যাব এই জন্য ওরা মুসলে আর আমরা ওই বিশ্বাসটা করি না আমরা সরাসরি আল্লাহর কাছে যেতে চাই এই জন্য আমরা মুসলমান এটা ভালো লাগে এখান থেকে একটা শিক্ষা আছে ওরা কোরআন শরীফে আল্লাহ তেরো জায়গায় সরাসরি তার মাধ্যম এখানে মাঝখানে কোনো দালাল রাখেন নাই তুমি যদি আল্লাহর কাছে যেতে চাও নেক কাজের ওসিলা ধরো অথবা নবীজির সম্মানের ওসিলা ধরো আর নবীর সম্মান আদায় হবে তখন যখন নবীজির আদর্শ তোমার ভেতরে পাওয়া যাবে কথা বলুন এটা হচ্ছে আয়াতের ব্যাখ্যা এটা বলা হয় না বলা হচ্ছে আল্লাহকে পেতে চাও তিরসাদ ধরো আমার দিনাজপুরবাসী না অন্ধভাবে ইসলাম মানলে হবে না একটু খেয়াল করে কান খোলা রাখেন আল্লাহ রাব্বুল আলামিন ওরা কোরআনে তেরোটা জায়গায় এরকম আয়াত দিয়েছেন কোন জায়গা আল্লাহ মাঝখানে বান্দা আল্লাহর মাঝখানে কোন মাধ্যম রাখেননি যেমন ওইটা সালাকা ইবাদি আননি ফাইননি করিম নাহানু আকরাবু ইলাইহি হাবলিল ওয়ারিদ ওমা কুননা আনিল খালকি গাফিলিন উদউনি আস্তাজিব লাকুম এরকম 13টা আলাইসাল্লাহু বিকাফিন আব্দা ওরা কোরআন এরকম 13 জায়গায় আছে আপনি তো বাংলা অর্থ পড়ে দেখেন আল্লাহ তাআলা বলেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না এই জায়গায় নবীকেও আল্লাহ মাইনাস করে দিয়েছেন শিবরাইকেও মাইনাস করে দিয়েছেন কারো দরকার নেই আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না আমরা বলছি অবশ্যই বলুন এখানে কোনো মাধ্যম আছে আপনি কোন ফটোয়াই নিয়ে এসেছেন যে মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না ওদের নিজের ব্যবসা ঠিক রাখার জন্য এই ধান্দা করে আর এগুলো যখন অপেন করা হয় তখন বলে আমার দরবার তো গেল গেল তখন পেছনে লাগে তখন এই সমস্ত নেতাদের কাছে প্রশাসনের কাছে যে বলে না এ আসলে আমাদের গোমর ফাঁক হয়ে যাবে এ স্বাধীনতা বিরোধী এরা তাড়াতাড়ি বন্ধ চট্টগ্রামে যাচ্ছিলাম প্রায় পৌঁছিয়ে গেছি হঠাৎ দেখি অসি সাহেব বল দেয় হুজুর আপনি কোথায় কেমন ফেনি পার হচ্ছে তাড়াতাড়ি আপনি বাস বাঁচবেন আপনি আসবেন কেন সকালবেলা তিনজন পাগড়ি মাথায় দিয়ে মুখে নিয়ে আমাদের কাছে লিখিত রিপোর্ট দিয়ে গেছে আপনি দেখেছেন আমার বয়স এখন মাত্র আঠাশ বছর কারণ বিরানব্বই সালে আমার আমার বাবাও হয়েছে কিনা জানি রাজাকার যদি হইতে দেশে রাজাকার হতে বাকি আছে কে হজরতজি বললেন সকালবেলা তিনজন বড় বড় দিয়ে দাড়ি মুখে নিয়ে সবুজ পাগড়ি মাথায় দিয়ে সে লিখে দিয়ে গেল করে দিয়ে গেল তাদের রাজা কার এরা কারা মাছ বাবার জিকিরে গোবর ফাঁক হয়ে যায় জিকিরের আমি গিয়েছিলাম ওই ফটিক ছড়ি কি লাভ লাফাতে লাফাতে এত জোরে লাফাই বললাম ভাই এত জোরে লাফাও এই লাফাই মানে জিকির করছে এত জোরে লাফিও তো টেনশনে আছে জান্নাত পাবো কিনা তুমি বসে বসে জান্নাত পাবা লাফাও জান্নাত যদি দেখতে চাও আমার বসে লাফা পরে টেনশন দিল কে হ্যাঁ? হ্যাঁ, যত লাফাবি তত তারা তৈরি করছে এগুলো সব সিদারি বাটপারি ভণ্ডামি ছাড়া কিচ্ছু না দিনাজপুরবাসী আজকের আয়াতের ভেতরে আল্লাহর সাথে রাসুলের সাথে আমানত কি আল্লাহ কিন্তু আমরা দেখতেও পাই না রাসুল তো এখন নেই তাহলে তাদের আমানতটা কি আল্লাহর সামনে আমানত হচ্ছে আমরা যে আসার আগে একটা অঙ্গীকার দিয়ে এসেছিলাম আলাস কবি রব্বে সবাই বলেছিল কলো বালা এই যে কলবালা যারা বলে আসলাম দুনিয়ায় যদি এখন এই রবের বিধান আপনি না মানেন তাহলে আল্লাহর সাথে আপনি খেয়ানত করছেন আল্লাহর সাথে খেয়ানত করা মানুষের দেশে নেই আমরা কারণ আল্লাহর সাথে যদি আমার রক্ষা করতে চাই আল্লাহর আয়াত আছে পড়া করানে ছয় হাজার ছয়শ ছেষট্টিটা এর পাঁচশো আয়াত শরীয়তের বিধান কত আরো জোরে বলেন দিন আপনাকে কিন্তু আল্লাহ প্রশ্ন করবে না আমির নদী তৈরি ছিল না মাটির তৈরি ছিল না তুমি হাত কোথায় পেতেছিলে বুকে না ভিতে না ছেড়ে দিতে বলবে না আপনি কি মোনাজাতের পরে আমি জোরে বলতেন না আসতে বলতেন তাও বলবে না কি বলবে আল্লাহ জিজ্ঞাসা করবে সূরা 25 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 6 নাম্বার রুকুর 44 নাম্বার আয়াত তাফসীরে ফি কোরআনে আছে কুতুব লিখেছেন আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি আমার বান্দা বান্দীদের জিজ্ঞাসা করব যে আমার কোরআন মানা হয়েছে কিনা দুঃখজনক হলেও সত্য এই দেশে এখন কোরআনের একটা আইনও চলে না আপনি নিজেই বলেন যে এখন মারা গেলে আপনি কি জবাব দেবেন বলেন যেটা ফরজ একটাও চলে না আর আপনি মারামারি করছেন আমি জোরে আসতে এই দাঁত মুখ আপনার খুলে ফেলা মারা যাওয়ার পরে তোর একটা কি দরকার তোর মুসলমানদের ভেতর পার্থক্য করো হজরত শিরিক চলছে নিজেদের গোত্রের ভেতরে জাতির ভেতরে শিরিক আরম্ভ হয়ে গেছে এরপরও তিনি ভাগ হয়ে যাবে বলে কিচ্ছু বলেন না চল্লিশ দিন পর এসে দেখছে জাতি সব বাচ্চ পূজা করছে দাঁড়িয়ে ধরে দিয়েছে একশো ডাক দিয়ে বললেন কেন তুমি নিষেধ করলে না হজরতে হারুন বলে ভাই এরা গোবাদ সব আরম্ভ করেছে আমি জানি যে এরা শিরিক করছে অন্যায় করছে কিন্তু আমি যদি বাধা দিতে চাই তাহলে তো দুই দল হয়ে যাবে আমার জাতির ভেতরে দল বিভক্ত হয়ে যাবে দলীয় কায়দায় ওরা দল দল আলাদা করে তখন এ দলে দিকে এ দলে দিকে ইসলাম আসন তার থাকবে না আমি দেখছি যে এরা শিরিক করছে দল আলাদা হয়ে যাবে মুসলমানদের ভেতরে ফাটল ধরবে এই জন্য আমি শিরিক দেখার করো কিছু বলি নাই আর তুমি আমিন জোরে আসতে এই নিয়ে দল আলাদা করো আমার কথা ওজন টের পান না এগুলো একটা শিরিক চলছিল তার নবী কিচ্ছু বলেননি আর আপনি এটাকে শিরিক জোরে আমিন বললেই কি আসতে আমিন বললেই কি নবীর ওরে তৈরি মাটির তৈরি ফটো আদালত দরকার কি যে যা মনে করে করুক আপনার তো প্রশ্ন হবে সিলেবাসের ভেতরে সিলেবাস নেই আমানতটা সিলেবাসের ভেতরে আপনাকে প্রশ্ন করা হবে আমানতের দায়িত্ব আমানত মানে টাকা পয়সার আমানত না নয় প্রকার আমানত আছে কয় প্রকার এখানে কিন্তু বহু বছর আছে আমানত বহু বছর এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে তাফসির করতে আসলে এগুলো খুঁজে পায় না ওর বাবা আকাশ গেছে ওই এক রোগ ভানের কাহিনী তিন ঘন্টা শেষ দিনাজপুরের মানুষেরা একটু সচেতন হওয়া লাগবে যারা আসবে জেলায় বলবেন কোরআন শরীফ হাতে নেন এক একটা আয়াতের আটটা দশটা বিশটা করে অর্থ বের করবে তাফসিরের নাম বলে বলে এক ঘন্টা কথা বলেন অসুবিধা না তাফসিরের নাম বলে হাদিস বলে আমাদেরকে বোঝান ওই বাবার কাহিনী শোনার জন্য আমরা রাত জেগে বসে হ্যাঁ পারবেন তারা দেখে আলহামদুলিল্লাহ সামনে থেকে কোনো ভণ্ড এই জেলা আসতে পারবে না বাংলাদেশের অন্য জেলায় ভাঙড়া চান্স না পাইলে মানে মানে যদি একবার বলে বাবা অথচ আসল বাবা খবর নিজের বাবাকে রেখে আসে রাঙ্গামাটি থেকে সেদিন আসছিলাম রাঙ্গামাটি থেকে আসার সময় দেখি কলেজের এক অধ্যাপক তার মাকে রেখে এসেছে আমি মাকে শেষ করে আসলাম এক মাস আগে রেখে এসে কর্তৃপক্ষ খবর দিয়েছে যে আপনার মা অবস্থা ভালো না আমার আসাতে আপনি শেষ দেখা দেখে যান কর্তৃপক্ষ আমার বলছে ওজন আমাদের এখানে বৃদ্ধাশ্রম আছে যাবেন নিয়ে গেল যে দেখি ওই ওই ওই অধ্যাপকের আঙ্গুল চেপে ধরে মা কাঁদতেছে কথা বলতে পারে কি পারে না শেষ কথা বলছে বাবা আমি তো মারা যাব এই যে একটা ফ্যান দেখতে পাও আমার মাথার উপরে আমি মারা যাওয়ার পরে কবরে মাটি দিয়ে এই ফ্যানটা পাল্টিয়ে দিও ছেলে বলছে বাবা মা তুমি তো মারা যাবে কবরে চলে যাবে তখন আর ফ্যান দরকার কি মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে সন্তান আমি মারা যাব কবরে যাব এতে আমার দুঃখ নেই এটা আমার তো মনে হচ্ছে তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর সন্তান এই বৃদ্ধাশ্রম করে রেখে আসবে তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না এই যে ফ্যানটা আছে ঘরে না তোর তো কষ্ট হবে এই জন্য আগেই বললাম ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি তোর কষ্ট না আমি বললাম স্যার আপনি এই কাজ করেছেন আমার ধরে গম কম বলে হুজুর আমি ভুল করেছি আমার স্ত্রীর কথা মতো ও আমারে জোর করেছে যদি তোমার মার বের করে না দাও আমারে পাবা না আমার বউ খুব সুন্দরী তার দিকে তাকিয়ে আমার নিজের মাকে আজ এক মাস আমি এই গরমের ভেতরে রেখে গেছি মা এখন মারা গেল আর ভেতরে আছে কত ইমাম সাহেব এখানে আছে যারা আয়াতটা পড়ে কিন্তু বাস্তবে দেখি কোনদিন আমরা অনেকে অনুধাবন করি না রব্বানা হে আমাদের রব লা তুআখিযনা ইন্না সিনা আও আফতানা এখানে নিসিয়ান আর খাতা দুইটা শব্দ আল্লাহকে বলা হচ্ছে রব্বুল আলামিন আমি ভুলে যেই কাজ করি নাই আর অথবা করতে গিয়ে ভুল হয়ে গেছে দুইটাই তুমি মাফ করে দাও আমার মা বাবার মত আমি হয়তো ভুলে করি নাই কথা আপনি করে নাই মানে হয়তো স্ত্রীর চাপ ছিল দুনিয়ার শ্বশুর শাশুড়ির অনেকে চাপে পড়ে মা বাবার খেদমত করতে পারে না টাকা দিতে পারে না এটা আমি করতে পারি না এটার নাম এটার নাম বলেন না কেন আর খাতায়া মানে আমি কাজটা করেছি কিন্তু করতে গিয়ে ভুল হয়ে গেছে খেদমত যেভাবে করা দরকার করার চেষ্টা করেছিলাম কিন্তু একশো ভাগ করতে পারি নাই ভুল হয়ে গেছে মাঝে মাঝে আল্লাহ তুমি দুইটা অপরাধী আমাকে মাফ করে দাও পাকড়াও করো না বলতে আমি তো পড়া কোরআন শরীফ যতটুকু পড়েছি এই জীবনে কোন জায়গায় আল্লাহর পরে মা বাবার নাম ছাড়ার কারণ পাইনি আল্লাহ আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না আর মা বাবার খেদমত করা লাগবে দুইটাই ফরজ দুইটাই তাহলে আল্লাহর আইন মানা আরো জোরে বলে মা বাবার আইন মানা না আপনি শিক্ষিত মানুষ না এই যে দাড়ি কাটা মানুষ শিক্ষিত মানুষ না আল্লাহর আইন মানা ফরজ কিন্তু মা বাবার আইন মানা ফরজ না তাহলে আল্লাহ মাঝখানে ওয়া দিত না হ্যাঁ বাবার খেদমত করা আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার খেদমত করা ফরজ কেউ যদি মা বাবার খেদমত না করে তার গুণা এক হ্যাঁ, কথা বলেন না কেন আজ খেদমত না করে যারা বৃদ্ধাশ্রমে রেখে আসছে ওদের তো কবিরা গোনা না গোনা উপরে যা এবার আসেন আল্লাহ মা বাবার এতটুকু নাম দেওয়ার পরে পাঁচটা ব্যাখ্যায় আয়াতে দিয়েছেন অফুদলাহুমা মিনার খেয়াল করে শব্দের দিকে নাকি বিরক্ত হচ্ছে শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন ফল করা শুধু ডাউন করা না ডাউন করা না ডাউন ফল করা আল্লাহ বলেন ডাউন ফল কর কি করবি এদের দুইজনের জন্য জানা হাজুল্লি জানা মানে ডানা জিল্লুন মানে ছায়া তোর ডানার ছায়া ডাউন ফল কর দিনাজপুরবাসী মানুষের কি ডানা হয় এক কথা বোঝা ডানা হয় মানুষের তাহলে এখানে আল্লাহ ডানা দিলেন এ আয়াত ভুল না মানে আপনাকে লাগবে দেখে আপনি না বলেন না আর একটা ব্যাখ্যা বলছি ভাই আর একটা বলেছি আমি আর একটা বলছি এখানে জানা হাত চললে বালাঘাট যে কায়দাগুলো আছে তার ভেতরে একটা চ্যাপ্টার আছে করা মানে আল্লাহ দানাটা পাখির কাছ থেকে করে নিয়ে আসলেন আল্লাহ কিন্তু আমার অন্ত মোত্তাকে মানে হাত বাহু বাহুর ভেতরে যে বল থাকে তখন বলা হয় বাহু বল এ হাতের ভেতরে কি থাকে বল থাকে না দেখেন একটা আবু দাদা আইন দোয়ার দা লাউ না দিয়ে আল্লাহ জানা হন দিলেন কেন এই কারণে দিয়েছেন কারণ জানা হন এটা পাখি বহন করে এই পাখির কাছ থেকে হাওলাত করে ভাইয়ের কাছে আল্লাহ লাগিয়ে দিলেন এই পাখির যে ডানা থাকে ডানার ভেতরে পর থাকে কি থাকে আপনি কথা বুঝতেছেন পরের ভেতরে কি থাকে পরটা হয় মোলায়েম সফট নরম সিল শকুনে যখন সো মারতে আসে পাখি কিন্তু এই ডানাটা তখন শুধু ডাউন করে না ডাউন ফল করে কথা বুঝতেছে ওকে ডাউন করে ডাউন ফল করার পরে বাচ্চাগুলো ওর নিচে দিয়ে শুধু নিচে দিয়ে সি সি করে না দেখবেন একটা অনির্বাচন শোক অনুভব করে আল্লাহ বোঝাতে চায় হে বান্দা তোর মার বাবা যতদিন তোর কাছে থাকবে অন্তত পাখির ডানা যেমন বিছিয়ে ডাউন ফল করে দেয় একটা নরম সফট মোলায়েম পাখির বাচ্চা গুলো যেমন একটা অনির্বচন সুখ অনুভব করে অন্তত তোর মা বাবা যতদিন আছে যেন এই এই চিন্তা করে যে আমাদের কোন চিন্তা নেই ছেলে বেশি থাকবে হ্যাঁ। এরকম ছেলে এখন ঘরে ঘরে হ্যাঁ আছে দুই একটা আমরা এরকম ছেলে হতে চাই বা নয়টা আমানতের কথা বলেছিলাম একটা পারিবারিক জীবনের একটা আমানতের ব্যাখ্যা এখন একটা একটা করে ব্যাখ্যা করি নাকি থাকবেন তো গাড়ির সময় হয়ে যাচ্ছে আরো আরো গেছে পারলে ভালো হতো আমানত আমি একটা একটা করে এবার শুরু করছি আমানাতি বহু বসন দিলেন আমার আল্লাহ এই কারণে পৃথিবীতে আমি যত এবাদত করেছি মমিন জীবনে গুরুত্বপূর্ণ এবাদতের নাম আমানাত কি বললাম আরো সরি নবীদের জীবন থেকে আপনি নিতে পারেন আল্লাহর নবী আমানতকে এত বেশি গুরুত্ব দিয়েছেন নিজের জামাই হজরতে আলীকে মরণের বিছানায় রেখে যাচ্ছেন এরপরও আমানতের দায়িত্ব তিনি বলে কাফেররা যখন চারিদিকে ঘিরে আসেন হজরতে আলীকে ডাক দিয়ে বললেন আলী আমার বিছানার উপরে আমার চাদরটা গায়ে দিয়ে শুয়ে থাকো কাফেররা যারা আসবে আমি কিন্তু এদের সম্পদগুলো নিয়ে পালিয়ে যেতে পারতাম কিন্তু পালাবো না এদের সম্পদ নিয়ে যদি আমি পালিয়ে যাই সকালবেলা আমার আল আমিন নামের কলঙ্ক হবে কোন নামে বলেন বাংলার মুসলমানেরা যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি যারা তাকে হত্যা করার জন্য এসেছে তাদের আমানত ভুলে যাচ্ছেন না তারপরও নিজের জামাইকে রেখে যাচ্ছেন মরণের বিছানায় কারণ আসলেই কব দেবে তারা আলামিন নামের কলম হবে ভয়ে আর রাষ্ট্রের দায়িত্বে যারা এখন আছে ষোলোশো আঠাশ জন কোটি কোটি টাকা বাজেট আছে কোথায় যায় আপনার মুসলমান নামের কলম হয় না আমানত অত সহজ গুরুত্বপূর্ণ একটা গুরু গুরু গুরু দায়িত্ব আমানতের কারণে আমার তো মনে হচ্ছে বাংলাদেশের অনেক মানুষ জাহান নামে যাবে নবীজি বললেন আলী আমি চলে যাচ্ছি কিন্তু যে টোপলা গুলো বাধা আছে যারা আমাকে তরবারি নিয়ে হত্যা করার জন্য বাইরে দাঁড়িয়ে আছে ওদের সম্পদ গুলো এগুলো ওরা নিজেদের বাবাকে ভাইকে বিশ্বাস করে না কিন্তু আমার নাম আলামিন আমার নাম সাদিক এই জন্য রেখে গেছে বিশ্বাস করে তোমার দায়িত্ব দিয়ে গেলাম আমি যখন মদিনায় চলে যাব তিন দিন পরে তুমি আমার সাথে দেখা করবা এই আমানত গুলো তাদের কাছে প্রাপকের কাছে পৌঁছিয়ে দেওয়ার পরে হজরত আলী বলেন প্রথমে আমি ঘাবড়িয়ে গিয়েছিলাম মানুষ হিসাবে কিন্তু নবী যখন বললেন যে তিন দিন পরে তুমি আমার সাথে মদিনায় দেখা করবা ওই সময় আমার আর কোনো চিন্তা টেনশন কাজ করে না একটাই বিশ্বাস যে তিন দিনের আগে আমার আর মরণ হবে না নবীজি যখন জানিয়েছেন যে আমার সাথে দেখা মদিনায় তিন দিন পর সময় আমার দৃঢ় বিশ্বাস এসে গেছে যে তিন দিনের ভেতরে অন্তত আমার কাছে আসবে না যদি আসে তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে ওরা এখন যত মানুষ আসে আসুক নবীজিকে আল্লাহ বললেন হে নবী ওরা চারিদিকে আছে আপনি একটু বালি তুলে নেন সোরাই আসেন কয়েকটা আয়াত পড়েন সামনের দিকে ফিকে মারেন বাকি যা করার আমি আল্লাহর কুদরত করবে কোরআন কারিম জানিয়েছে আমার রমায়ে তাই যে রমাই তাওয়ালা কিন্নাল্লাহ রমা হে নবী আপনি শুধু নিক্ষেপ করেছিলেন সামনের দিকে এটা তো সামনে কয়েকটা কাপের চোখে পড়ার দরকার ছিল চারিদিকে সবার চোখে পৌঁছিয়ে দিয়েছেন আপনি না ওটা পৌঁছিয়ে দিয়েছে আমি আল্লাহর কুদরত আজ পৃথিবীতে নবীর সম্মান নিয়ে নবীর ওয়ারিফ যারা আলেমদের সম্মান নিয়ে খেলা করছে আল্লাহ রাব্বুল আলামিন আজ তার কুদরতের বালি কিন্তু শেষ করে দেয়নি বালি দুনিয়ায় এখনো আছে আসতে বলেন ইয়াসিন পড়ে যদি আজ আমরা ওই ইমান নিয়ে মারতে পারি আমরা যদি সামনেও মারি যত শত্রু সবাইকে অবশ করে দেওয়ার কুদরতের ক্ষমতা আল্লাহর এখন আর নেই হজরত আলী যদি এত বড় বিশ্বাস থাকতে পারে তা আমাদের এই বিশ্বাস আসে না কেন আমি শেষ করে দিচ্ছি কালকে ঢাকাতে মিটিং আছে স্বরাষ্ট্রমন্ত্রী আসবে এরপরে আসাদুজ্জামান মেয়ার পরিবর্তে এখন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম উনি আসবে কাজী ফিরোজ রশিদ আসবে যাকে পাঠিয়ে আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি তো এই জন্য আজকে আর সময় দিচ্ছি না বারোটা বেজে গেছে আমানতটা শেষ করতে এখন এক ঘন্টা লাগে কালকে মাহফিল আছে পার্বতীপুর বাজারে পার্বতীপুর বাজারে এই- এই এই এই দুই নাম্বার পয়েন্ট থেকে শুরু করবো আমি আজকে মাফ চাই দোয়া চাই আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মগজ গো চাতক পাখির মতো এরা বসে আছে সারা রাত যদি আয়টা ব্যাখ্যা করতাম কেউ চলে যেত না কোরআন শোনার জন্য আমানতের বিষয়গুলো জানার জন্য যারা এত পাগল এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও সবগুলো বিশ্বনবীর রাজায় পৌঁছিয়ে দাও তাম দুনিয়ার মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তাআলা আগামীর এই মাহফিলটা বিশাল আকারে তুমি কবুল করে নাও তোমার ভান্ডা আবির সুজন আলমগীর আব্দুর রহমান মাহফিলের সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি আমার মেরিটর ভাই সহ নাম না জানা যত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে এই মাহফিল সাকসেস করার জন্য তোমার কুদরতের হাতে এদের দিয়ে গেলাম তুমি এদেরকে দেখে রাখো আল্লাহ মা বোনদেরকে পর্দার আড়াল থেকে রক্ষা করো পর্দার আড়ালে যারা বসে আছে এদেরকে তুমি খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও যে সমস্ত মায়েদের সন্তান নেই তুমি একটা সন্তান দাও ছেলে মেয়েদের লেখাপড়া করছে মেধাস্মৃতি খুলে দাও আমাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তুমি আমাদের জীবন দিয়ে হলেও পালন করার সুযোগ দাও এলাকায় মাঠের নিচে কত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে তুমি করার নিশ্চয়তে মাফ করে দাও সময় না থাকার কারণে আজকে কথা বলতে পারলাম না অনেক মেয়েরা এসেছিল ওদের দায়িত্ব কর্তব্য গুলো পড়া দরকার ছিল আইলা তালা রাষ্ট্রে একটা অনুষ্ঠান থাকার কারণে আমি শেষ করে দিলাম আগামীতে এই মাহফিলটা আরো বিশাল আকারে তুমি তোমার দরবারে মঞ্জুর করে নিও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাবলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দশ টাকা করে এখানে একটা বই পাওয়া যাচ্ছে নিয়ে যাবে কালকে মাহফিল আছে পার্বতীপুরের সময় থাকলে যাবেন ইনশাল্লাহ ওখানে রাত্রে এই সময় আমি নয়টায় উঠবো ইনশাল্লাহ